সৈয়দিন ইব্রাহিম আলহি সালামকে বলা হয় আবুল আম্বিয়া অর্থাৎ ফাদার অব দ্য প্রফেটস তিনি ছিলেন নবীদের পিতা পৃথিবীতে যত নবী রাসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন তার অধিকাংশই হচ্ছে তার বংশে সেদিন ইব্রাহিম আলহি সালামের বংশে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আহমদুহু আল্লাহ আলা হিল করিম আম্মা বাদু ফাউদুবিল্লাহমিন শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইব্রাহিম আলাইহিসালাম কোরআনে বর্ণিত পঁচিশ জন নাবী এবং রসুলদের মধ্যে থেকে তিনি অন্যতম একজন নাবী এবং রসুল তিনি ছিলেন উলুল আজমিমিনার রসুল অর্থাৎ যে পাঁচজন নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে তারা হচ্ছেন দৃঢ় প্রত্যয়ী রসুল তাদের মধ্যে থেকে তিনি অন্যতম আর তারা হচ্ছেন নূহ আলহিসাল্লাম ইব্রাহিম আলহিসাল্লাম মুসা আলহিসাল্লাম ঈসা আলহিসাল্লাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সেদিন ইব্রাহিম আলহিসাল্লামকে বলা হয় আবুল আম্বিয়া অর্থাৎ ফাদার অব দ্য প্রফেটস তিনি ছিলেন নবীদের পিতা পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন তার অধিকাংশই হচ্ছে তার বংশে সেদিন ইব্রাহিম আলহিসাল্লামের বংশে এসেছে তারই বংশধর তারা আল্লাহ তালা ইসাদ করছেন ওয়াজা আল্লা ফি দুর্রিয়াতিহীন নবু ওয়াল কিতাব আমি ইব্রাহিমের বংশে তার বংশধরের মধ্য থেকে আমি অনেক নবী বানিয়েছি এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি এবং এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে আসমানি ধর্ম বলতে আমরা যে তিনটি ধর্মকে বুঝে থাকি অর্থাৎ জুডাইজম ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম যদিও এর মধ্যে থেকে দুটি ধর্ম অলরেডি করাপ্টেড হয়ে গিয়েছে ইসলাম অবিকৃত অবস্থায় আমাদের কাছে রয়েছে এই তিনটি ধর্মেরই গোড়া বা অরিজিন হচ্ছে সৈয়দানা ইব্রাহিম আলহিসাল্লামের দিকে যে এটা মিলিত হয় এজন্য এই তিনটি ধর্মকে অর্থাৎ ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম তিনটি ধর্মকে একসাথে আব্রাহামিক ফেইস বলা হয় পাশাপাশি আল্লাহ তালা সৈয়দান ইব্রাহিম আলহ ইসলামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মা কুবুল মুসলিমিন ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন এই যে আমরা আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম আই এম এ মুসলিম এই ইসলাম শব্দটা এই মুসলিম শব্দটাকে সৈয়দান ইব্রাহিম আলহিসাল্লাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন পাশাপাশি আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলহিসাল্লাম তিনি মুশ্রিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين আল্লাহ তালা বলছেন ইব্রাহিম আলহ ইসলাম তিনি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না মুশ্রিক ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান সেদিন ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ তালা অনেকগুলো পরীক্ষায় তিনি ফেলেছিলেন তার পুরো জীবনটা ছিল পরীক্ষা দ্বারা পরিপূর্ণ অনেক স্ট্রাগল করে করে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই সম্মানের আসনে আসীন হয়েছেন আল্লাহ তালা ইরশাদ করছেন ও ইদি বিথালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী নাসি ইমামা অর্থাৎ আল্লাহ তালা সাইদানা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন আর প্রতিটি পরীক্ষায় প্রতিটি পদক্ষেপে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন সুলহান আল্লাহ হামদি এবং খুশি হয়ে আল্লাহ তালা বললেন যে ইন্নি জা আলু কালিন্নাসে ইমামা হে ইব্রাহিম আম গানা make you the leader for the entire human being আমি গোটা বিশ্বের মানবকুলের জন্য তোমাকে ইমাম বানাবো লিডার বানাবো you'll be the leader for the entire human being গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে নেতা বানাবো এবং তিনি ইব্রাহিম ইসলামের উপর এত খুশি হয়েছিলেন যে সাইদান ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা খলিলুল্লাহ উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়াত্তাহ ইব্রাহিমা খলিলা অর্থাৎ আল্লাহ তালা সৈয়দনা ইব্রাহিম আলহি ইসলামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন খালিল মানে হচ্ছে very intimate friend very close friend Allah তালা সৈয়দনা ইব্রাহিম আলি ইসলামকে খুব কাছের একজন বন্ধু হিসেবে উল্লাহ হিসেবে তিনি ভূষিত করেছেন পাশাপাশি আমাদের আল কোরআন আল ক্যারিমে তিনি সৈয়দানা ইব্রাহিম আলহি ইসলামের নামে একটি স্বতন্ত্র সুরাই ডেডিকেট করেছেন কালামুল্লাহ মাজিদের চোদ্দতম সুরা হচ্ছে সুরাত ইব্রাহিম এখানেই শেষ নয় সাইদান ইব্রাহিম আলি ইসলামের স্মরণকে মুমিন হৃদয়ে সদা জাগ্রত রাখবার জন্য আল্লাহ তালা বিশ্বাসীদের জন্য প্রত্যেক সালাতের শেষের দিকে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে একটা দুরুদ পড়াকে আমাদের জন্য আল্লাহ তালা অবধারিত করেছেন এবং এই দুরুদটার নাম হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা সবসময় সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পড়ে থাকি আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কেমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অর্থাৎ হে আল্লাহ আপনি সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লামের উপর এবং তার পুরো বংশধরদের উপর যেভাবে আপনি রহমত করেছেন আমাদের প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর এবং তার বংশের উপর আপনি এভাবে রহমত এবং বরকত নাজিল করুন তার মানে পৃথিবী যতদিন থাকবে কেয়ামত অবধি বিশ্বাসীরা যতদিন সালাত আদায় করবে প্রতিটি সালাতের শেষ বৈঠকে সৈদানা ইব্রাহিমের নাম এভাবে উচ্চারিত হবে সৈদানা ইব্রাহিম আলহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নগরীতে আমরা জানি যে ইরাকের একটি খুব প্রাচীন শহর আছে যেটাকে বাবেল শহর বলা হয় এবং আমরা ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম শুনেছি the hanging garden of Babylon এই ব্যাবিলনকেই আরবিতে বাবেল বলা হয় সেদিন ইব্রাহিম ইসলাম ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং সেই শহরের তৎকালীন রাজা বা সম্রাটের নাম ছিল নামরুদ আমরা সবাই বিশ্বাসীরা মুসলিমরা কম বেশি সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম এবং নামরুদের ঘটনা জানি এবং সেখানে যেই সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাকে বলা হয় কালিডীয় সভ্যতা এবং সেখানে সবাই মূর্তির পূজা করত আমরা সাইদিন ইব্রাহিম আলাইসাল্লামের শৈশবকালের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে উনি আগা গোড়া একটা শিরকি এনভায়রনমেন্টের মধ্য থেকে বড় হয়েছেন আগা গোড়া শিরকি পরিবেশ এবং সেখান থেকে তিনি খুঁজতে খুঁজতে খুঁজতে মহাসত্যের সন্ধান পেয়েছেন আল্লাহ তালার সন্ধান তিনি বের করে নিয়ে এসেছেন অ্যানালজির মাধ্যমে সেলফ কনভারসেশনের মাধ্যমে নিজের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে নিজের সাথেও কিন্তু নিজের একটা কথা বলা কনভারসেশন করা বোঝাপড়ার ব্যাপার আছে এবং সেই বোঝাপড়াটা তিনি করতে করতে আল্লাহ তালার সন্তান তিনি পেয়েছেন তিনি ছোটবেলা দেখেছেন কেউ চাঁদের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ অগ্নি উপাসক আগুনের পূজা করে কেউ মূর্তির পূজা করে এগুলোর কোনোটাতেই তিনি কনভিন্স হচ্ছিলেন না বরং তার যে ইন্টেল্যাক্ট তার যে মেধা মননশীলতা সৃজনশীলতা তার যে রিজনিং করার যে ক্ষমতা অ্যানালজির যে ক্ষমতা এটাকে কাজে লাগিয়ে তিনি ধাপে ধাপে মহাসত্যের সন্ধান তিনি লাভ করেছিলেন আল্লাহ তালা বলছেন ওয়ালাকদ আচাইনা ইব্রাহিমা দাহু মিন কাবুল ওয়াখুন্না বিহি আলমিন আমি ইব্রাহিমকে রুশ দিয়েছি রুশ মানে জাজ করার ক্ষমতা to differentiate between right and wrong কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবার ক্ষমতা বিবেক খাটানোর ক্ষমতা আমি আমার ইব্রাহিমকে দিয়েছি এবং আমি দেখেছি যে ইব্রাহিম এটাকে কাজে লাগিয়েছে কিভাবে সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম আগাগোড়া একটা শিরকি পরিবেশের মধ্যে থেকে একটা পৌত্তলিক সমাজে বসবাস করে যেখানে ওনার পিতা ওনার বন্ধু বান্ধব ওনার আত্মীয় স্বজন ওনার এলাকার প্রতিটি লোক যেখানে মূর্তির পূজা করছে সেখানে থেকে তিনি কিভাবে তাওহিদের সন্ধান পেলেন কিভাবে তিনি আল্লাহ তালার সন্ধান পেলেন শুধু আমরা এ পর্যায়ে সেটা জানবার চেষ্টা করব এ ব্যাপারে আল্লাহ তালা খুব চমৎকারভাবে সুরাতুল আনা আমে তিনি উল্লেখ করেছেন যে ফালাম্মা জান্না আলাই হিল্লাইল র আকাউ রাতের বেলা সাইদান ইব্রাহিম আলাহ ইসলাম আকাশে দেখলেন তারার মেলা এবং দেখলেন যে ক্যালেডিও সভ্যতার লোকেরা ব্যাবিলনের লোকেরা তারার পূজা করে কলে হ্যাঁ দা রব্বি তিনি নিজেকে জিজ্ঞেস করলেন তাহলে এই তারাগুলোই কি আমার রব এই তারাগুলোই কি আমার স্রষ্টা সবাই তারার পূজা করে কেন ফালাম্মা আফ আলা কল আলা ওহিবুল আফিলিন কিন্তু রাত শেষে যখন তারাগুলো অস্ত চলে গেল তারাগুলো যখন বিস্তৃত হয়ে গেল তখন তিনি ভাবলেন যে না আমার স্রষ্টা তো আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না রাতের বেলা তারা দেখা যায় দিনের বেলা দেখা যায় না তো দিনের বেলা আমি বিপদে পড়লে আমি কার কাছে যাবো ফালাম্মা বা হ্যাঁ এরপরের দিন তিনি দেখতে পেলেন আকাশের চমৎকার জলজলে চাঁদ এই চাঁদের আলো দেখে লোকজন চাঁদের পূজা করতে শুরু করেছে তিনি মনে মনে প্রশ্ন করলেন যে হ্যাঁ তা রব্বি এই চাঁদই কি তাহলে আমার স্রষ্টা নিজের সাথে নিজের প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করছেন তাহলে কি চাঁদই আমার রব ফালাম্মা আফালা কলালা ইল্লাম ইয়াহতিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দলিন এরপর চাঁদও যখন রাত শেষে নিজের অস্তিত্ব হারালো এটাকে আর দেখা যায় না তিনি বললেন যে না আমার আসল রব যিনি তিনি যদি আমাকে পথ না দেখান আমি তো পথ হারিয়ে ফেলবো ফালাম্মা রা শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার এরপরের দিন সকালবেলা পূব আকাশে তিনি দেখতে পেলেন যে জল জলে গগন বিদারী এক সূর্য ভর দুপুরে এই সূর্যের আলোতে প্রখর তাপে গোটা বিশ্ব আলোকিত এবং এই সূর্যের দিকে তাকিয়ে তিনি খেয়াল করলেন যে সবাই এই সূর্যের পূজা করে তখন তিনি বললেন হ্যাঁ দা আকবার এই সূর্যটাই তো সবচেয়ে বড় এটা তেজস্বী প্রচণ্ড তাপ উৎপাদন এবং তাপ এবং বিকিরণ দিতে এটা সক্ষম এটাই মনে হয় এটা যেহেতু সবচেয়ে বড় এটাই হতে পারে আমার রব নিজেকে নিজে প্রশ্ন করলেন কিন্তু ফালাম্মা আফালাত খলাইয়া কমি ইন্নি বাড়ি উমিম্মা তুশিকুন কিন্তু বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবে গেল সূর্য যখন অস্তিত্ব হারালো তিনি সূর্যকে আর খুঁজে পান না তখন তিনি বললেন না তাহলে সূর্য তো আমার রব হতে পারে না সূর্য আমার স্রষ্টা হতে পারে না তখন তিনি বললেন যে না এই চাঁদ আমার রব নয় এ তারাগুলো আমার রব নয় এ সূর্য আমার রব নয় বরং নিশ্চয়ই এমন একজন মহাস্রষ্টা থাকবে এমন একজন চিফ কন্ট্রোলার থাকবেন যিনি চাঁদ সূর্য তারা এই মহাবিশ্বকে তিনি কন্ট্রোল করছেন তাকে হয়তো আমি দেখছি না কিন্তু একজন না একজনকে থাকতেই হবে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন তখন তিনি বললেন যে সেই মহা নিয়ন্ত্রকের দিকে আমি আমার ডাইরেকশনকে ঘুরালাম ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া লিল্লাদি ফতর আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন তিনি তখন বলিষ্ঠ কণ্ঠে দ্যার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে আমি আমার চেহারাকে আমার ডাইরেকশনকে ওই মহাসত্তার দিকে ফেরালাম যদিও আমি দেখছি না কিন্তু আমার মন বলছে আমার হৃদয় বলছে একজন মহা সত্য একজন মহান স্রষ্টা একজন মহান নিয়ন্ত্রণকারী এই মহাবিশ্বের একজন থাকবেন যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন আমি তার দিকে ফিরলাম এবং তিনিই হচ্ছেন আমার লব সুবাহান আল্লাহ বিহামদি সম্মানিত সুধী দেখুন কিভাবে অ্যানালজির মাধ্যমে রিজনিংয়ের মাধ্যমে নিজের সাথে নিজের বোঝাপড়ার মধ্য দিয়ে সৈদান ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহ তালার সন্ধান তিনি পেয়ে গেলেন সৈদান ইব্রাহিম আলহিসাল্লাম যখন আল্লাহ তালার সন্ধান পেয়ে গেলেন তখন আল্লাহ তালা সরাসরি ইব্রাহিম আলি সাল্লামকে প্রত্যাদেশ করলেন ওহি করলেন এবং তার বাণী বাহক হিসেবে পৃথিবীতে সাইন করলেন আল্লাহ তালা ইরশাদ করছেন ঈদ খাল আল্লাহ রব্বু আসলিম কলা আসলাম সুলি রব্বিল আলামিন আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম অনেক চেষ্টা অনুসন্ধানের মধ্য দিয়ে যেহেতু তুমি আমার সন্ধান পেয়েছ আমি তোমাকে সারেন্ডার করার অর্ডার করছি আসলিম সারেন্ডার করো সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লাম কোনো টু শব্দ না করে কোনো আওয়াজ না করে তিনি বললেন আসলাম থুলি রব্বিল আলামিন আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলাম আমার নিজের কোনো ইচ্ছা আর চলবে না আমার আল্লাহ তালা আমাকে যেখানে পথ দেখান যেটা অর্ডার করেন যেটাই তিনি দিক নির্দেশনা দেন আমি সেটাই করব আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম যখন আল্লাহ তালার কাছে সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম সারেন্ডার করলেন আল্লাহ তালা সৈয়দানা জিবরিল আলাহিসাল্লামের মাধ্যমে ওহি পাঠাতে লাগলেন আল্লাহ তালা সর্বপ্রথম সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন তুমি যেহেতু তাওহিদের সন্ধান পেয়েছো মহাসত্যের সন্ধান পেয়েছ আমি আল্লাহ তালাকে তুমি খুঁজে পেয়েছ এই তথ্য তুমি সমাজের মধ্যে ছড়িয়ে দাও আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম আলি সাল্লামকে বললেন যাও তুমি সর্বপ্রথম তোমার পিতাকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে এই তাওহেদের বাণী ছড়িয়ে দাও সৈয়দান ইব্রাহিম যেহেতু পরিবার থেকেই দাওয়াতি কাজে শুরু করতে হয় এজন্য সৈয়দান ইব্রাহিম সাল্লাম ওনার পিতার কাছে গেলেন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা চমৎকারভাবে বলছেন ওয়াইদ খালা ইব্রাহিম উলি আবি হে আজ আতাত্তাখিদ আফসনামান আলিহা ইন্নি মুবিন তার বাবাকে যে বললেন বাবা আপনি কেন এই মূর্তির পূজা করেন নিজ হাতে ইব্রাহিম আলাহ ইসলামের পিতা আজ তার চমৎকার মূর্তি বানাতে পারতেন স্কাল্পচার বানাতে পারতেন স্ট্যাচু বানাতে পারতেন তিনি বললেন বাবা আপনি নিজ হাতেই মূর্তিগুলোর প্যাটার্ন দিচ্ছেন শেপ দিচ্ছেন আপনি যেটার স্রষ্টা সেটাকে আবার আপনি স্রষ্টা বলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়ছেন কেন এটা করছেন আপনি এবং আমার জাতিগোষ্ঠীর সবাই খুব ভুল করছে বলে আমি মনে করছি সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম খুব কোমল ভাষায় আমরা জানি যে দাওয়াতের ভাষা হতে হয় খুবই সফট খুবই জেন্টেল খুবই পোলাইট সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম খুবই ভদ্রতা এবং শ্রদ্ধার সাথে তিনি তার পিতাকে সম্বোধন করে বললেন হে আমার পরম শ্রদ্ধেয় পিতা হে আমার বাবা ইদকালি আবি হে আবাচি লিমা তা আবুদুমালা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা সাইয়া হে বাবা কেন এই মূর্তিগুলোর পূজা করেন যেটা চোখে দেখে না যেটা কানে শোনে না যেই মূর্তিগুলো আপনাদের ভালো মন্দ কিছুই করতে পারে না ইয়া আবাচি ইন্নি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা হে বাবা আমি মহাসত্যের সন্ধান পেয়েছি আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো ইয়া আবাচি লা তা'বুদু শাইতানা ইন্না শাইতানা কানা লির রহমানি আসিয়া হে আমার পিতা আপনি শয়তানের অনুসরণ করবেন না শয়তান রহমানের মানে আল্লাহ তালার অবাধ্য হয়েছিল ইয়া আবাচি ইন্নি আখাফু আই ইয়ামাসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনু বলি ওয়ালিয়া হে আমার পরম শ্রদ্ধেয় পিতা হে আমার বাবা আমি ভয় পাচ্ছি আপনারা যদি শিরকি কাজের উপর অব্যাহত থাকেন আল্লাহ তালার কঠিন আজাব আপনাদের উপর আপোজিত হবে ফলে শয়তান আপনাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ তালার অভিভাবকত্ব আপনি হারিয়ে ফেলবেন এভাবে খুব সফট ভাষায় তিনি তার পিতাকে দাওয়াত দিলেন তার পিতার রেসপন্স কেমন ছিল এটা শুনে তার পিতা কি বলল ইব্রাহিম আল ইসলামের পিতা বলল কলা আরাগিবুন আনসা আন আলিহাতিয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের এই মূর্তিগুলোর প্রতি আমাদের খোদাগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছো তুমি কি বিশ্বাস করো না যেগুলো আমাদের রব তিনি অবাক হলেন যে আমার ছেলে এইরকম রিয়েক্ট করছে কেন এই ধরনের কথা বলছে কেন সৈদিন ইব্রাহিম আলাহ বাবা তখন বললেন লা ইনলাম চানচাহি লারজুমান্নাক ইব্রাহিম এই সমস্ত ফালতু কথা যদি তুমি বন্ধ না করো আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব ওয়াহাজুর নিমালিয়া আমাকে তুমি ছেড়ে দাও আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম বললেন খালা সালাম আলাইক বাবা আপনার প্রতি আল্লাহ শান্তি আস্তা গফিরুল্লাহ রব্বি আমি আপনার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব এন্নাহু কায়নাবি হাফিয়া তিনি অনেক মেহরবান এভাবে তিনি সর্বপ্রথম তার পিতাকে তাহিদের দাওয়াত দিলেন এবার আল্লাহ তালা বললেন যাও ইব্রাহিম তুমি তোমার জাতিগোষ্ঠীর কাছে তাহিদের কথা ছড়িয়ে দাও প্রথমে বাবাকে দাওয়াত দিয়েছে তিনি প্রত্যাখ্যান করেছেন এবার তোমার জাতিগোষ্ঠীর কাছে যাও সম্রাট শুধু একটু খেয়াল করবেন যে কিভাবে নিজের জাতিগোষ্ঠীর কাছে তিনি যখন সত্য তুলে ধরলেন কিভাবে তিনি তার যুক্তি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ তিনি করেছেন সর্বপ্রথম তিনি তার এলাকাবাসীর লোকদের কাছে গেলেন যখন তারা মূর্তির সামনে সেজদায় অবনত ছিল তিনি যে বললেন মা হ্যাঁ দিহিত্তামাসিরুল্লাহি আন্তুমুল্লাহা ফোন নিজে বললেন কেন তোমরা মূর্তির সামনে এভাবে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকো কেন কলু ওয়াজাদনা আবা আনালাহা আবিদিন উত্তর এলাকাবাসী বলল আমাদের বাবা দাদা চাচা আমাদের সিনিয়ররা আমাদের পূর্বপুরুষরা এরকম করত ফলে আমরাও করি বাপ দাদাদেরকে দেখতাম মূর্তির সামনে এভাবে চায় আমরা শিখেছি তো আমরাও এমনটা চাই সেদিন ইব্রাহিম আলাইসালাম স্পষ্ট ভাষায় বললেন কলা লাকদ খুমথুম আনসুম ওয়া আবা দলা আলী মুবিন It's completely wrong, absolutely wrong. What you're doing, it's absolutely wrong. তোমরা ভুলের মধ্যে আছো তোমরাও ভুল করেছো তোমাদের পূর্বপুরুষও ভুল করেছে এটা ছিল দাওয়াত দেওয়ার প্রথম ধাপ তারপর কোনো এক রাষ্ট্রীয় উৎসবের দিন ফেস্টিভ্যালের দিন সবাই মিলে শহরের বাইরে উৎসব করতে যাবে সবাই বললো ইব্রাহিম চলো আজকে আমাদের যে সেলিব্রেশন হবে বিগ সেলিব্রেশন আমরা সবাই শহরের বাইরে যেয়ে এই উৎসবে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবো বা নাজারা নাজরাতন ফিন্নুজুম সৈয়দিন ইব্রাহিম আল ইসলাম আকাশের দিকে তাকালেন ফখলা ইন্নি সাকিম তিনি বললেন না আমি যেতে পারবো না আমি অসুস্থ ফাতাওয়াল্লা আনহুম উদ্দিন তারা চলে গেল শহরে আর কেউ নেই সবাই চলে গেল সে বিগ সেলিব্রেশনে অংশগ্রহণ করবার জন্য কিন্তু সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম গেলেন না তিনি বললেন আমি অসুস্থ আসলে তিনি অসুস্থ ছিলেন না তাহলে তিনি কেন বললেন যে আমি অসুস্থ অর্থাৎ উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন আমরা জানি যে আমাদের অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক অসুস্থতা আর একটা মানসিক অসুস্থতা একজন নবী যিনি তাওহিদে বিশ্বাসী তিনি দেখতে পাচ্ছেন তার চারিপাশে শুধু কি কার্যকলাপ এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না তাই তিনি বলেছিলেন যে আমি অসুস্থ মুদবিরিন তারা যখন ইব্রাহিম আলাইসাল্লামকে ফেলে অনুষ্ঠানে চলে গেল তখন তিনি মনে মনে বললেন যাও তোমরা যাওয়ার পরে আজকে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা প্ল্যান করেছি এবং সেটা করব। যেমনটি প্ল্যান করেছেন ঠিক তেমনটি কাজ ফারাগাইলা আলী হাতিহিম ফখল আলা তা করুন সবাই যখন অনুষ্ঠানে চলে গেল তিনি একা একা মন্দিরে ঢুকলেন শহরের সবচেয়ে বড় মন্দিরের ভেতরে ঢুকে তিনি দেখলেন যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে আমরা এখনও বিভিন্ন জায়গায় যখন মূর্তিগুলোকে যেভাবে দেখি তিনি সেভাবেই দেখলেন যে একাধিক হাত বিভিন্ন অঙ্গভঙ্গিতে নারীর মূর্তি পুরুষের মূর্তি বিভিন্ন প্রাণীর মূর্তি এবং তিনি দেখতে পেলেন মূর্তিগুলোর সামনে নানা ধরনের মুখরোচক মিষ্টান্ন খাবার দাবার দেয়া তিনি প্রতিটা মূর্তির সামনে যেয়ে বললেন আল্লাহ চা আকুলুন তোমাদের সামনে এই যে তোমাদের ভক্তরা যে খাবার দিয়ে গেল তোমরা কি এগুলো খাবে না এত এত খাবার খাচ্ছ না কেন খাচ্ছ না কেন বারবার প্রশ্ন করতে লাগলেন খাচ্ছ না কেন মা আলাকুম তামতে কোন তো ওনার প্রশ্নের উত্তরে কোনো মূর্তি থেকে তো কোনো আনসার আসে না তো তখন উনি বললেন তাহলে কথা বলো কেন খাচ্ছ না হয় খাও না হয় কথা বলো মা লাকুমলা তামতিকুন তোমরা কেউ কথা বলছো না কেন কেউই যখন কোনো আওয়াজ করছে না ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন তখন তিনি ডান হাত দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে আরম্ভ করলেন আঘাত করতে আরম্ভ করলেন কোনো কোনো মুফাসরিন একরাম বলেছেন উনি মন্দিরে ঢুক ঢুকবার সময় একটি কুঠার নিয়ে ঢুকে ঢুকেছিলেন যে কুঠার দিয়ে গাছ কাটা হয় এই মূর্তি ভাঙার পারপাসটা ছিল একটা বিশাল পারপাসে তিনি এগুলো করেছেন যেগুলো আমরা সামনে দেখতে পাবো ফাজা আলহম জুদাদান ইল্লা খ্যাবিয়র আল্লাহম লা আল্লাহম ইলাহি আরজন এক এক করে প্রতিটি মূর্তি তিনি ভাঙলেন হাতের কুঠার দিয়ে ভেঙে চুরমার করে মন্দিরের ভেতরকার সবচাইতে বড় সাইজের যে মূর্তিটা সেটাকে আর তিনি ভাঙলেন না বরং তিনি হাতের কুঠারটা নিয়ে সেই মূর্তির ঘাড়ের মধ্যে ঝুলিয়ে রাখলেন ভাবখানা এমন যে এই বড় মূর্তিটাই সবগুলো মূর্তি ভেঙে কাদের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে কলু মানফা আলাহাদা দাবি আলী হাতিনা ইন্নাহুল আমিন ইন্নাহুলামিন আলিমিন প্রোগ্রাম শেষে সবাই যখন শহরে ফিরে এলো তাদের বড় মন্দিরের ভেতরে ঢুকে তো সবাই অবাক ঘটনা কি আমাদের খোদাগুলোর সাথে এরকম বাজে আচরণ কে করেছে কে ভাঙলো মূর্তিগুলোকে এবং তারা দেখতে পেলো প্রতিটি মূর্তি ভাঙ্গা একটি মূর্তি ছাড়া আবার সেটার কাঁধে কুঠার ঝোলানো কল সামি আনা ইব্রাহিম তাদের কেউ কেউ বলল ইব্রাহিম নামে একটা ছেলে আছে যে কিছুদিন ধরে আমাদের এই মূর্তিগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছিল মনে হয় সে কিছু একটা করতে পারে সবাই যে সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে হাজির হয়ে গেল কলু ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের প্রভুগুলোর সাথে কি তুমি এমন খারাপ আচরণ করেছো তুমি কি এগুলোকে ভেঙেছো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কি হয়েছে সবাই বলল যে প্রতিটা মূর্তি ভেঙে কে যেন একেবারে মেসাকার করে দিয়ে গিয়েছে শুধু বড় মূর্তিটা ছাড়া আর সেটার কাদের মধ্যে একটা কুঠার শোভা পাচ্ছে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম মজা করে বললেন বাল ফা আলাহু খ্যাবি রুহুম হাদা তাহলে তো মনে হচ্ছে বড়টাই ভেঙেছে অর্থাৎ সবগুলো মূর্তি ভাঙা বড় মূর্তিটার গায়ে হাত দেয়া হয়নি এবং এটার কাঁধে যেহেতু কুঠার তিনি বলেন হয়তো বড়টাই সবগুলোকে ভেঙে দাঁড়িয়ে আছে ফাস আলু হুম ইনখ্যানু তোমরা ভেঙে যাওয়া মূর্তিগুলোকে জিজ্ঞেস করছো না কেন যদি ওরা বলতে পারে যে কারা তাদের উপরে অ্যাটাক করেছে তাদেরকে জিজ্ঞেস করো এভাবে উনি যখন যুক্তি দিয়ে তাদের সাথে কথা বললেন সবাই লজ্জায় কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারণ কোনো উত্তর তো নেই ঠিক ওই মোমেন্টে সাইদান ইব্রাহিম ইসলাম তাওহিদের বীজ তাদের হৃদয়ে বপন করার চেষ্টা করলেন তিনি বললেন কল আহালি আসমা আউনাকুম ইত্তাদন কেন এগুলোর পূজা করো তোমাদের বিপদে পড়ে এগুলোর কাছে যখন কিছু চাও এরা কি শুনতে পায় আউ ইয়ানফা আউনাকুম আউ ইয়াদুরুন এগুলো কোনো ক্ষতি করা উপকার করা কিছু করার ক্ষমতা কি মূর্তির আছে বরং আমি যেই রবের এবাদত করি সেই রবের এবাদত করো যিনি হচ্ছে রব্বাল আলামিন গোটা বিশ্বের রব আল্লাদি খলাখনি ফাহুয়া ইয়াহদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে সঠিক পথ দেখিয়েছেন অল্লাদি হুয়া ইউথ আইমুনি ওয়াইয়াসকিন তিনি আমাকে খাওয়ান পান করান মানে তিনি আমাকে রিজিক দিয়ে থাকেন ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াসফিন আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে হিলিং করেন তিনি আমাকে রেমেডি দেন তিনি আমাকে সুস্থ করে দেন শেফা করে দেন ওল্লাদি ইউমি ইথুনি সুম্মা তিনি হচ্ছেন এমন সত্তা যিনি মৃত্যু দেন আবার জীবন দেন আল্লাহ তালার চমৎকার পরিচয় অল্প কটা বাক্যে তিনি সবার সামনে পৌঁছে দিলেন এই ঘটনাটি যখন ঘটল তখন পুরো বাবেল শহরে এলাকা জুড়ে কানা ঘোষা গুঞ্জন সবাই বলা বলি করতে আরম্ভ করলো ইব্রাহিম তো ধর্ম ত্যাগ করেছে সে নাস্তিক এবং মোরতাদ হয়ে গিয়েছে এবং এই কানা ঘোষা এবং গুঞ্জরণ ছড়াতে ছড়াতে ঘটনাটি নমরুদ পর্যন্ত যেয়ে পৌঁছল এবং সেই বাবেল নগরীর শাসক যিনি গোটা বিশ্বকে কন্ট্রোল করতেন নিয়ন্ত্রণ করতেন নমরুদ তার রাজপ্রাসাদে আল্লাহর খালিল সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে পাঠালেন তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম তুমি নাকি আলাদা এক রবের আবাদত করো কে তোমার রব সৈয়দান ইব্রাহিম সাল্লাম বললেন রব্বি আল্লাদি ইহ ই ওয়াইমিত আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার মৃত্যু দেন কলা আনা ওহ ই ওয়া উমিত নমরুদ বলল তাই তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয় আমিও তো জীবন দেয় এবং মৃত্যু দেই সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কীভাবে তুমি জীবন দাও মৃত্যু দাও দেখাও তো নামরুদ তখন জেলখানা থেকে দুজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে আসলেন এবং তিনি একজনকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন বললেন একে মৃত্যু দাও সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো আরেকজনকে মৃত্যুদণ্ড দিতে যেয়ে তিনি বললেন থেমে যাও তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেয়া হলো পাচিয়ে দেয়া হলো নামরুদ বলল ইব্রাহিম এই দেখো দুজনের প্রথম জনকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় জনকে আমি জীবন দিলাম তুমি বলেছো তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয় আমিও তো জীবন দেই এবং মৃত্যু দেই সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন ফাইনাল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তাই তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও তাহলে শোনো হেন নামরুদ আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে সেটাকে অস্ত যাওয়ান তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো তাহলে সকালবেলার সূর্যটা তুমি পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও তুমি যদি করতে পারো তাহলে পূর্ব দিক থেকে আগামীকাল সূর্যটা না উঠিয়ে সেটাকে পশ্চিম দিক থেকে উঠাও বা বুহিতাল্লাদি কাপার এটা কখনোই নমরুদের পক্ষে সম্ভব না সে লাজবাব হয়ে গেল সে একেবারে চুপ হয়ে গেল সে জায়গার মধ্যে একেবারে থেমে গেল সুবাহান আল্লাহ কতটা প্রত্যুৎপন্নমতিতা নিয়ে উপস্থিত বুদ্ধি নিয়ে এক একজন নবীকে আল্লাহ তালা দাওয়াতি কাজে পাঠিয়েছেন নামরুদ যখন সৈয়দিন ইব্রাহিম আলি সাল্লামের সাথে তর্কে বা ডিবেইটে বা কনভার্সেশনে হেরে গেল তখন সে বলল বিশাল অগ্নিকাণ্ড তৈরি করো কল উবনু লাহু বুনিয়ানান আলকুহফিল জাহিম বিশাল প্রাচীর নির্মাণ করো এখানে গাছের গুড়ি দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও এবং এ আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করো কলু হারিকুহ বংসুরু আলি হ্যাচাকুম ইংকুম তুমফা আইলিন বিশাল একটা প্রাচীর নির্মাণ করা হলো ব্যাবিলন শহরের বড় বড় গাছ কেটে ডাল কেটে লাকড়ি এনে গাছের গুড়ি এনে সেখানে স্তূপ করা হলো আগুন জ্বালানো হলো দাও দাও করে জ্বলছে সে আগুন ওই আগুনের কাছে যাওয়া সম্ভব নয় ফলে সাইদান ইব্রাহিমকে অনেক দূর থেকে সেখানে থ্রো করা হবে অনেক লোকে দৃশ্য দেখতে এসেছে সাইদান ইব্রাহিম আলাইসাল্লামকে যখন সেই জ্বলন্ত অগ্নিকাণ্ডে থ্রো করা হলো অবাক করা একটা কাণ্ড সেখানে ঘটল আল্লাহ তালা বললেন কুলনা ইয়া না বারদা ওয়া সালামানা আলা ইব্রাহিম আল্লাহ তালা আগুনকে অর্ডার করলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও খুনি বারদান ঠান্ডা হয়ে যাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিপূর্ণ কোমল একটা জায়গা হয়ে যাও মুহূর্তের মধ্যে সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন ওখানে ফেলা হলো সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লামের গা ঝলসে যাওয়া তো দূরের কথা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাওয়া তো দূরের কথা ওনার গায়ের একটি পশমও পড়েনি আল্লাহ তালা মিরাকুল আসলি অলৌকিকভাবে বিশাল এই অগ্নিকুণ্ডটাকে আল্লাহ তালা খালিল সৈদনা ইব্রাহিম আলহিসাল্লামের জন্য ফুল বাগান বানিয়ে দিলেন ফুলের বাগিচা বানিয়ে দিলেন সেদিন ইব্রাহিম আলহিসাল্লামের এই ঘটনার পরে অনেক মুফাসরিন একরাম বলেন যে আল্লাহ তালা মশা পাঠিয়ে নামরুদের মৃত্যু কার্যকর করেছিলেন তিনি মশা বাহিনী পাঠান কোনো একটি মশা নামরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়াতে শুরু করে এবং সে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিজেই নিজের মাথায় পেটাতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে নিজের মাথায় নিজে পেটাতে পেটাতে এভাবেই তার মৃত্যু ঘটে তাফসিরে তবারিতে এই ঘটনাটি এসেছে এবং অনেক ইসরায়েলি বর্ণনাতে এসেছে এবং এটা হতে পারে আল্লাহ তালা জালিমদের সাথে ঠিক এভাবেই আচরণ করে থাকেন নামরুদের বিশাল সে অগ্নিকাণ্ড থেকে মুক্তি লাভের পর আল্লাহ তালার আদেশে সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক থেকে প্যালেস্টাইনে তিনি হিজরত করলেন ওনার সাথে ছিল ওনার স্ত্রী সারা এবং ওনার ভাতিজা লুত আলহিসাল্লাম এবং তিনি সিরিয়ার কানাআন এলাকাতে থাকতে শুরু করলেন বর্তমানে সে এলাকাটিকে আল খালিল মাদিনাতুল খালিল বা হেব্রন শহর নামে এলাকাটি পরিচিত আল্লাহ তালা বলছেন ফা আমান আল্লাহ লুত পুরো বাবেলের জাতিগোষ্ঠীর মধ্যে শুধু লুত ওনার ভাতিজা তিনিই কেবল ইমা ইমান ছিলেন সৈদান ইব্রাহিম আলাইসাল্লামের উপর অকলাইনি মুহাজিরুন ইলা রব্বি সৈদান ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আমি এলাকাতে আর থাকবো না বরং আমি হিজরত করবো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তিনি চলে গেলেন প্যালেস্টাইনে সৈদান ইব্রাহিম আলহিসাল্লাম লুত আলহিসাল্লাম এবং তার স্ত্রী সারাকে নিয়ে ও এলাকাতে বসবাস শুরু করলেন in the meantime Lut আলাইহিসাল্লামকে নবু দিয়ে আল্লাহ তালা জর্ডানের সাদুম এলাকাতে পাঠিয়ে দিলেন তিনি আর তার স্ত্রী সারা প্যালেস্টাইনে বসবাস করতে শুরু করলেন কিন্তু দুর্ভিক্ষের কারণে তিনি ফিলিস্তিনেও খুব বেশি সময় থাকতে পারলেন না তার মানে ওনার মাইগ্রেশন শুরু হলো হিজরত ইরাকের বাবেল থেকে হিজরত করে উনি চলে গেলেন ফিলিস্তিনে এবার ফিলিস্তিনে যেহেতু দুর্ভিক্ষ সেখানে যেহেতু খাদ্যের অভাব তিনি খাদ্য সংগ্রহের জন্য ওনার স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে গেলেন সেখানে একটি চমৎকার ঘটনা ঘটেছে যেটি সাহি বুখারিতে এসেছে মিশরের তৎকালীন বাদশাহ ছিল খুবই নারী লুলুপ একজন মদ্যপ শাসক কোনো সুন্দরী নারীকে পেলেই তার সম্ভ্রম হানির জন্য সে বাঁচার চেষ্টা করত আর সে নারীর সাথে যদি ওই নারীর স্বামীকে পাওয়া যেত স্বামীকে হত্যা করত আর যদি ভাই বা বাবা থাকতো ভাই বা বাবাকে ছেড়ে দিত তো সে রাজার রক্ষীরা সৈদান ইব্রাহিম ইসলামের পথ আটকালেন জিজ্ঞেস করলেন সাথে কে সৈদান ইব্রাহিম ইসলাম বললেন হ্যাঁ উক্তি এটা আমার বোন তো সারা জিজ্ঞেস করলো আমি তো আপনার বোন না বোন বললেন যে সৈদান ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এই ভূখণ্ডে আমি আর তুমি ছাড়া কেউ বিশ্বাসী নেই মমিন বা বিশ্বাসী বলতে আমি আর তুমি এই দুজন আর বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই বা ভাই বোন সে হিসাবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি সেদিন ইব্রাহিম আলহিসাল্লাম যখন তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিল তখন বাদশার রক্ষীরা সৈদান ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে সারাকে ছিনিয়ে নিয়ে বাদশার কাছ পর্যন্ত পৌঁছে দিল এবং সারা তখন দুরাকাত নামাজ পড়ে অজু করে দুরাকাত সালাত আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি আপনার রাসুলের উপর বিশ্বাস করেছি আপনি আমার সতীত্ব আপনি আমার ইজ্জতকে হেফাজত করবেন তো সারাকে তখন পেয়ে সেই নারী লুলুপ বাদশাহ সে যখন সারার দিকে অগ্রসর হচ্ছিল আল্লাহ তালা এই দোয়ার বরকতে ওই বাদশাকে প্যারালাইজড করে দিলেন তার হাত পা অবশ হয়ে গেল সে মাটিতে দুমড়ে মুচড়ে পড়লো তখন সে বাদশাহ সারাকে বলতে আরম্ভ করলো যে হে সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন এই প্যারালাইজ থেকে এই পক্ষাঘাত থেকে আমাকে তিনি বাঁচান তোমার দোয়াতে আমি যদি বেঁচে যাই তোমাকে তোমার স্বামীকে ছেড়ে দেব সারা তিনি দোয়া করলেন আল্লাহ তালা এই বাদশাকে সুস্থ করে দিলেন কিন্তু বাদশাহ সুস্থ হয়ে আবারও সারার প্রতি আকৃষ্ট হয়ে আবার তার দিকে অধ্যত্ত হলো আবারও আল্লাহ তালা তাকে প্যারালাইজড করে দিলেন সে আবার কাচুমাচু শুরু করলো বললো সারা তুমি দোয়া করো তা না হলে আমি বাঁচবো না সারা দোয়া করলেন সে বেঁচে গেলো আবার উদ্যত হলো এবার এভাবে তিনবার সেই মদ্যপ নারী লুলুব সেই বাদশাহ মিশরের সেই সম্রাট তিন তিনবার সাইয়েদাতুনা সারার সম্ভ্রমহানির চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন তার পাইক পেয়ারাদেরকে সে ডেকে বলল কাকে নিয়ে এসেছ আমার সামনে এটা তো একটা ডাইনি এটা একটা জাদুকর্ণী একে ছেড়ে দাও একে স্বামীকেও ছেড়ে দাও আর আমার এলাকা থেকে হাজার নামে একজন দাসীকে গিফট হিসেবে দিয়ে দাও তাড়াতাড়ি আমার ভূখণ্ড থেকে এদেরকে এক্সিট করে দাও এরা যতদিন আমাদের এলাকায় থাকবে আমি খুব ভীতির মধ্যে থাকব সেই বুখারিতে খুব চমৎকারভাবে এই ঘটনাটি এসেছে সাইদাতুনা সারার দোয়ার বরকতে আল্লাহ তালা এই বিপদ থেকে তাকে মুক্ত করেছেন এবং মিশরীয় একজন দাসী এই বাদশাহ সৈদিন ইব্রাহিম এবং সারার সাথে করে গিফট হিসেবে পাঠিয়েছেন সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম সারাকে নিয়ে এবং মিশরীয় সেই দাসীকে নিয়ে চলে আসলেন আবার ফিলিস্তিনে খাদ্য সংগ্রহ করে ঠিক এই মুহূর্তটাতে এই সময়টাতে সেদিন ইব্রাহিম আলাহ ইসলামের বয়স আশিরও বেশি কিন্তু তখনও পর্যন্ত সারার গর্ভে কোনো সন্তান আসেনি তখন সারা বাধ্য হয়ে এই যে দাসী এই দাসীকে এই হাজারকে যাকে আমরা বিবি হাজেরা বলে চিনি এই হাজেরাকে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের জন্য উৎসর্গ করলেন এবং সৈয়দানা ইব্রাহিম ইসালাম তাকে কঙ্কিউবাইন যেটাকে আরবিতে মিলকুল ইয়ামিন বলে দাসী হিসেবে গ্রহণ করলেন যেটা ইসলামে সেমি ওয়াইফের একটা স্টেটাসে থাকে অর্থাৎ স্ত্রীর চেয়ে কিছুটা নিম্ন পর্যায়ের একটি মর্যাদা নিয়ে স্বামীর সাথে থাকা সেই সময়কালে এটা বৈধ ছিল তিনি সৈয়দানা ইব্রাহিমের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তারা থাকতে শুরু করলেন এবং সৈয়দানা ইব্রাহিম ইসালাম এবং হাজেরার কোলকে আলোকিত করে এক ফুটফুটে নবজাতক সন্তানের আগমন ঘটলো এবং সেটাই হচ্ছে সৈয়দনা ইসমাইল আলহিসাল্লাম জাবিহুল্লাহ দাসীর গর্ভে যখন সন্তান চলে আসলো ইসমাইল আলহিসাল্লাম সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম হাজারাকে বেশি ভালোবাসতে শুরু করলেন সন্তানকে সময় দিতে শুরু করলেন এটা বিবি সার আর ইগুতে যেয়ে লাগলো তিনি এটাকে পছন্দ করলেন না তিনি সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আপনি আপনার সন্তান এবং এই হাজেরাকে দূরে কোথায় রেখে আসুন আমাদের সাথে এরা থাকতে পারবে না এবং আল্লাহ তালাও একই আদেশ করলেন সাইদিন ইব্রাহিমের আলহিসাল্লামের উপর যে বড় বড় কয়েকটি পরীক্ষা ছিল এটি ছিল অন্যতম একটি পরীক্ষা কারণ সাইদিন ইসমাইল আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন সাইদিন ইব্রাহিম আলাইসাল্লামের বয়স ছিল ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে যখন একজন বাবা নতুন ফুটফুটে নবজাতক সন্তানকে দেখতে পান ঠিক ওই মুহূর্তটাতে নিজের সন্তানকে আল্লাহ তালা বললেন যে আপনি মরুভূমিতে রেখে আসুন হাজেরাকে এবং ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলো এটা আসলেই অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা ছিল সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লামের জীবন এবং সৈয়দান ইব্রাহিম ইসলাম তাই করলেন আল্লাহ তালা লোকেশন ঠিক করে দিলেন যে ফিলিস্তিন থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে মক্কার মরুভূমিতে তাদেরকে রেখে আসতে হবে বিশাল আবার এক লম্বা সফরের জন্য তিনি রওনা হলেন সৈয়দান ইব্রাহিম ইসলাম হাজেরাকে নিয়ে দুধের শিশু ইসমাইল ইসলামকে নিয়ে মক্কার মরুজামিনে তিনি রেখে আসলেন হাজেরা এই সিদ্ধান্ত দেখে তিনি অবাক হলেন দুধের বাচ্চা এবং হাজেরাকে সামান্য কিছু খেজুর আর একটা মৎস্যকে কিছু পানি দিয়ে তিনি মরুভূমিতে মক্কার মাঝখানে রেখে চলে আসছেন বিবি হাজেরা পেছন থেকে ডাকতে শুরু করলেন হে ইব্রাহিম কিন্তু সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম কোনো কথা বলছেন না বিবি হাজেরা বারবার ডাকলেন এবং এক পর্যায়ে বললেন যে ইব্রাহিম অন্তত এতটুকু বলে যান যে আপনি যে এই মরুভূমিতে আমাদেরকে সামান্য খেজুর আর পানি দিয়ে আপনার দুধের শিশুকে আর আমাকে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তালার ইচ্ছায় সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এটা আল্লাহ তালার ইচ্ছায় হাজারা তখন বললেন ইদান লা ইউদয়না তাহলে আল্লাহ তালা কখনো এখানে আমাদেরকে মরতে দেবেন না তিনি এখানে আমাদেরকে টিকিয়ে রাখবেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন তিনি আমাদেরকে ধ্বংস হতে দেবেন না সেদিন ইব্রাহিম আলহিসাল্লাম ইসমাইল আলহিসাল্লামকে এবং হাজেরাকে সেই তপ্ত মরুর বুকে রেখে যখন ফিরে আসছিলেন আবার ফিলিস্তিনে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান তুমি দুরিয়াতি বিওয়াদিন গৈরি দি জারে আইন আইন্দা বাইতিকাল মহারম হে আল্লাহ আপনার পবিত্র ঘরের পাশে a barren and unfertile land একটা অনুর্বর এলাকাতে যেখানে গাছ নেই পানি নেই মানুষ নেই জনমানব শূন্য একটা এলাকাতে আমার কলেজের টুকরা সন্তান ইসমাইলকে আর হাজেরাকে আমি রেখে গেলাম রব্বানা আলী সোলা তফাজা আল আফ ইদাত মিনান্নাসি তাহবি ইলাইহিম হে আল্লাহ তারা যেন সালাদ কায়েমকারী হয় এবং গোটা বিশ্বের মানুষ যেন তাদের প্রতি ঝুঁকে পড়ে ওয়ারজুক হুমিনা সামারাতিল্লা আল্লাহ ইয়াস করুন আর তাদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেবেন তিনি দোয়া করলেন আবার দোয়া করলেন রব্বি আল্লাহ আলহাদা বালাদান আমিনা হে আল্লাহ এই ভূখণ্ডটাকে এই শহরটাকে আপনি একটা নিরাপত্তার শহর হিসেবে কবুল করুন ওয়ারজুক আহলাহমিনা সামারাত এবং এই এলাকাবাসীকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করুন মান আমান আমিন হুম বিল্লাহি ওয়ালিয়াউমিল আখের এখানে যারা বিশ্বাসী হবে তাদের রিজিকের দায়িত্বটা হে আল্লাহ আপনি নিয়ে নেন তাহলে সৈয়দনা ইব্রাহিম আলাইসাল্লাম কলেজের টুকরা ইসমাইলকে এবং হাজারকে মক্কার মরু জমিনে রেখে দিয়ে তিনি আবার ফিলিস্তিনে চলে গেলেন ফিলিস্তিনে চলে যেয়ে সৈয়দানা ইব্রাহিম সাল্লাম সৈয়দানা ইসমাইল সাল্লামকে খুব মিস করতে লাগলেন কারণ আগে আমরা বলেছি ছিয়াশি বছর বয়সে সন্তানকে পেয়েছেন সন্তানকে খুব বেশি তিনি মিস করছেন সবসময় তিনি ইসমাইলের কথা ভাবেন অর্থাৎ তার হৃদয়ের একটা বড় জায়গা জুড়ে স্থান দখল করে আছে ইসমাইল কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেননি আল্লাহ তালা আবারও তার খালিলকে আরও একটি বড় পরীক্ষার মুখোমুখি করতে চাইলেন তিনি চাইলেন যে ইব্রাহিম যেন তার হৃদয়ে শুধু আমি আল্লাহকে স্থান দেয় আমি আল্লাহর চেয়ে বড় করে আরও বেশি ভালোবাসার জায়গায় যেন ইব্রাহিম আর কাউকে না বসায় এজন্য আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম আলাইসালামকে স্বপ্নে দেখালেন যে তুমি ইসমাইলকে কুরবানি করো ইসমাইলকে তুমি আমার সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করো আরও একটি বড় পরীক্ষার সম্মুখীন হলেন আল্লাহ তাল্লাহ খালিল সাইদান ইব্রাহিম আলাইহিসাল্লাম তিনি ফিলিস্তিন থেকে আবার মক্কায় ফিরে গেলেন সেখানে যে তিনি সৈয়দানা ইসমাইল আলহিসাল্লামকে কিভাবে স্যাক্রিফাইস করার জন্য উদ্ধত হয়েছিলেন এটা আমরা সৈয়দানা ইসমাইল আলহিসাল্লামের জীবনীতে ইনশাল্লাহ শুনব সে পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হলেন উত্তীর্ণ হয়ে আবার তিনি ব্যাক টু প্যালেস্টাইন তিনি প্যালেস্টাইনে ফিরে আসলেন তো আল্লাহ তালা সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লামের উপর এত খুশি হলেন যে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এত ভালোবাসত ইব্রাহিম একমাত্র আমার সন্তুষ্টির জন্য সে ইসমাইলকে তার গলায় ছুরি লাগাতে ইব্রাহিম এতটুকু দ্বিধা করেনি সেজন্য সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লামের উপর খুশি হয়ে তিনি আরও একটি সন্তান তিনি দান করলেন সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় সন্তান যেটা এসেছিল সারার গর্ভে তিনি যখন ফিলিস্তিনে ফিরে আসলেন আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে তৃতীয় সন্তান অর্থাৎ সৈয়দানা ইসহাক আলাইহি ইসালামের আগমনের সংবাদ তিনি ইব্রাহিম আলি সাল্লামকে জানিয়ে দিলেন তখন সৈয়দানা ইব্রাহিম আলি ইসলামের বয়স ছিল একশো এবং সারার বয়স ছিল নব্বই তার মানে সৈয়দানা ইব্রাহিম আলি সাল্লাম দুটি সন্তানের মালিক হলেন তার বড় সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলহিসাল্লাম তার চোদ্দ বছর পরে তিনি দ্বিতীয় সন্তানের মালিক হলেন সেই সন্তানের নাম ছিল ইসহাক আলহিসাল্লাম এবং তিনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাব আলী আল আল খিবর ইসমাইল ওয়া ইসহাফ ইন্না রব্বিল্লা সামি আ সকল প্রশংসা সে আল্লাহর কাছে সে আল্লাহর জন্য যিনি বার্ধক্যে তিনি আমাকে দুটি সন্তান দিয়েছেন ছিয়াশি বছর বয়সে তিনি আমাকে ফুটফুটে একটা সন্তান ইসমাইল দান করেছেন আমার বয়স যখন একশো আমি যখন আরও বৃদ্ধ তিনি তখন আমাকে ইসহাক দান করেছেন তিনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া করলেন তাহলে দুইজন সন্তান দুইটা গুরুত্বপূর্ণ শহরে বড় হতে লাগলো কলেজের টুকরা প্রথম সন্তান ইসমাইল ইসলাম বড় হতে লাগলেন মক্কায় আর ছোট সন্তান ইসহাক আলহিসাল্লাম তিনি বড় হতে লাগলেন ফিলিস্তিনে সৈদানা ইব্রাহিম আলাইসাল্লাম দেখতে দেখতে বয়সের একেবারে শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন তখন আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন যে ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা তারপর করেছিল আদম আলাইসাল্লাম তারপর করেছিল নূহ আলাইসাল্লাম কিন্তু নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদান ইব্রাহিম আলাইসাল্লামের জীবনী দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ওয়াঈদ বাউনা আলী ইব্রাহিম খান আল বাইদ আমি ইব্রাহিমকে I pointed out for Ibrahim the site of the house Kaaba ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদান ইব্রাহিম আলাইসাল্লাম সৈদান ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলাইসাল্লাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তা সামিউল আলিম হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওইদ জালনাল বাই তামাসাবাথান লিন্নাসি ওয়া আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধূলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ ওমরার সময় দেখি more than two million Muslims they gather together in Kaaba কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাখিদু মিম মাকাম ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সেদিন ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে to the direction of Kaaba সালাত পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদানা ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবাঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদানা ইব্রাহিম আলাইসাল্লাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাক্যে আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আফিহিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলাইহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াইউ আল্লি মোহামুল খিতাব আওয়াল হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দিবে ওয়াইউসাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে ইন্নাকাঙ্কাল আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি হয় এই দোয়ার বদৌলতেই বেসিকলি আল্লাহ তালা তিনি বলেছেন আল্লাহ এমন রসুল দেন এ এলাকা থেকে যে কিতাব শোনাবে কিতাব শিখাবে যে সুন্না শিখাবে আপনার আয়াত তালাওয়াত করবে মানুষকে তাস্কিয়াতুন নাফস করবে এই দোয়ার বদৌলতেই কিন্তু আল্লাহ তালা আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে এই দোয়ার প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রাসুল সাহা ইসলাম তিনি বলতেন আনা দা আওয়াত আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুবাহান আল্লাহ হামদি আল্লাহ তালা বলছেন ওয়াদ্দিন ফিন্নাস বিল হাজ আলা ওয়া আলা কুল্লি দমির ইয়াচিন কুল্লি ইব্রাহিম তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদৌলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোনো বর্ণনায় যা বলে আবু কোবাইসের উপরে উঠলেন উঠে ঘোষণা দিলেন ইউহান্নাস ইন্না রব্বাকুম কদিত্তা খাদাবাইতান ফাহাজ্জু হে গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছিয়েছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাব্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালাই পৃথিবীতে কাবা জেয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন তাহলে আল্লাহর ঘর নির্মাণ করে হজের ঘোষণা দিয়ে সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে প্যালেস্টাইনে চলে আসলেন এবং একদিন আল্লাহ তালাকে তিনি শখ করে বললেন আল্লাহ আপনি তো মৃতকে জীবিত করতে পারেন আমার বড্ড জানতে ইচ্ছে করে যে আপনি কিভাবে এটা করেন ইদকলা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তোহিল মাউতা হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আল্লাহ তালা বললেন আওয়ালাম চুমিন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কলা বালা ওয়ালা কিল লিয়াতমা ইন্না খালবি সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার হৃদয়টা প্রশান্ত হবে শুনে এসেছি আপনি মৃতকে জীবিত করেন কিন্তু কিভাবে করেন আমি যদি চাক্ষুষ সরাসরি লাইভ যদি দেখতে পারি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি বড্ড আনন্দ পাবো আল্লাহ তালা বললেন তাই আচ্ছা ঠিক আছে তুমি তো আমার খালিল তোমার এই আবেদনকে আমি নাকচ করবো না আমি ফিরিয়ে দেবো না কলা ফাখুদ আর বা মিনা তৈর বা সুরহুন্না ইলাইকা সুম্মা জা আল আলা কুল্লি জাবালিম মিন হুন্না জুজ আন সুম্মা ইয়া চিনাকা সাহিয়া আল্লাহ বলেন ঠিক আছে তাহলে চারটা পাখি নাও পাখি চারটাকে জবাই করে টুকরা টুকরা করো পাখির গোস্তগুলোকে ওই যে দূরে পাহাড় দেখা যায় পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসো ছড়িয়ে দিয়ে পাহাড়ের এপাশে এসে এখান থেকে পাখিগুলোকে ডাক দাও আল্লাহ তালা বললেন হিয়াতিনাকা সায়া তুমি ডাক দেওয়ার সাথে সাথে ওই কর্তৃত পাখির গোস্তের টুকরাগুলো অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা লেগে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম তাই করলেন চারটি পাখি জবাই করলেন গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন টুকরোগুলো পাহাড়ের পেছনে ছিটিয়ে দিয়ে এ পাশে আসলেন আল্লাহ নামে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন কিন্তু ডাক দিতে দেরি মুহূর্তের মধ্যে সেই কর্তৃত অংশগুলো জোড়া লেগে আবার উড়ে উড়ে দৌড়ে দৌড়ে সাইদিন ইব্রাহিম আলাইসালামের কাছে পাখিগুলো ফিরে আসতে আর দেরি হয়নি সুবাহান আল্লাহ বেহামদি এভাবে আল্লাহ তাল্লাহার সাথে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে সফরময় একটি জীবনের মধ্য দিয়ে একের পর এক অগ্নি পরীক্ষা দিয়ে দিয়ে সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম এই পৃথিবীতে তিনি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেছেন সৈয়দিন ইব্রাহিম ইসলামের শেষ জীবনটা কাটে ফিলিস্তিনে এবং ফিলিস্তিনের মাদিনাতুল খালিল হেব্রন শহরে তিনি এন্তেকাল করেন এবং সেখানেই সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লামকে কবর দেয়া হয়েছে এবং এখনও পর্যন্ত সেটাকে মাদিনাতুল খালিল বা খালিল সিটি হিসেবে পরিচিত এবং এখনও সৈয়দিন ইব্রাহিম ইসলামের কবরটি চিহ্নিত রয়েছে মুসলিমদের কাছেও এটি পবিত্র জায়গা বিশেষ করে ইসরায়েলের যে ইহুদিরা তাদের কাছে এই জায়গাটি অত্যন্ত পবিত্র সম্মানিত শুধু আমরা এ পর্যায়ে সৈয়দেনা ইব্রাহিম আলাহ ইসলামের বর্ণাঢ্য জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করে নিয়ে আসবার চেষ্টা করব সৈয়দেনা ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমরা যে কয়টি লাইফ লেসন পাই তার প্রথমটি হচ্ছে সৈয়দিন ইব্রাহিম আলহ ইসলাম কিন্তু আমাদের মতো করে জন্মসূত্রে ইসলাম পাননি ইসলামকে পেতে আল্লাহ তালার পরিচয় খুঁজে বের করতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে ওনার দাঁড়াতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে যে হাত ঘোষণা করতে হয়েছে এবং ওনার রেশনাল ওনার যুক্তি এগুলোর আলোকে ডিবেট করে করে তিনি তাওহিদের বাণী কিন্তু প্রচার করেছেন আমরা যেমনি বাই বর্ন মুসলিম আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান দেয়া হয় আমাদের জন্য আকিকা দেয়া হয় ইসলামিক নাম রাখা হয় আমাদেরকে কোরআন শেখানো হয় আমাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় সাইদিন ইব্রাহিম আল ইসলাম এটার কোনোটাই পাননি আগাগোড়া শিরকি পরিবেশে জন্ম নিয়েও গোটা সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তিনি তাহিদের বাণী প্রচার করেছেন এজন্য উনি একা হলে আল্লাহ তালা ওনাকে একটা জাতির সাথে তুলনা করেছেন ওনাকে আল্লাহ তালা নাম দিয়েছেন উম্মা তিনি একাই একটা জাতি দ্বিতীয় যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে শির্কের বিরুদ্ধে শক্ত অবস্থান আমরা জানি যে আল্লাহ তালা এরশাদ করছেন ইন্নআল্লাহ ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়াগফিরু মাদুনা দালিকা লিমাইয়া শাহ আল্লাহ তালা সব গুণা ক্ষমা করলেও শির্কের গুণা কিন্তু তিনি ক্ষমা করবেন না তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে শির্কের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হাঁটতে থাকে টের পাওয়া যায় না তেমনি শির্ক গুটি গুটি পায়ে এমনভাবে আমাদের দেহের ভেতরে ঢুকে আমাদের ইমানকে ড্যামেজ করে দিবে আমাদের চিন্তা চেতনায় ঢুকে এমনভাবে আমাদের ইমানকে নষ্ট করে দিবে আমরা টেরও পাবো না তাই শির্কের বিরুদ্ধে সবসময় আমাদেরকে হার্ড লাইনে থাকতে হবে কিছু কিছু ব্যাপারে সফট লাইনে থেকে কাজ করা যায় কিন্তু শির্কের ব্যাপারে কখনো সফট লাইনে কাজ করা যায় না এজন্য সাইদানা ইব্রাহিম আল ইসলামের জীবনী থেকে এটাও আমরা দেখতে পাই যে শির্কের বিরুদ্ধে তিনি হার্ডলাইনে ছিলেন ওনার পিতাকে সরাসরি বলেছেন যে আপনি ভুল করছেন আমার শ্রদ্ধেয় পিতা এলাকাবাসীদেরকে তিনি বুঝিয়েছেন যে তোমরা কার কাছে যাচ্ছ যেটা দেখতে পায় না যেটা শুনতে পায় না যেটা ভালো মন্দ কিছু করতে পারে না তাদের কাছে কেন তোমরা চাচ্ছ এভাবে তিনি শির্কের বিরুদ্ধে লড়াই করেছেন তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ওনার ফ্যামিলিটা ছিল খুব বরকতের একটা family a family of faith আপনি যদি খেয়াল করেন যে কেমন বাবা কেমন স্ত্রী কেমন সন্তান সেদিন ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আল্লাহ বললেন আসলিম কলে আসলাম তুলে রব্বিল আলমিন আল্লাহ বললেন সারেন্ডার করো কথা ছাড়া ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারেন্ডার করলাম মানে আল্লাহর ইচ্ছার উপরে আল্লাহর অর্ডারের উপরে কোনো কথা নেই আমরা যদি হাজারের দিকে তাকাই তাহলে দেখব মরুভূমিতে কেউ নেই মানুষ নেই পানি নেই এরকম একটা মরুভূমিতে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম রেখে আসলেন আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে কল্পনা করি যে আমরা কি কখনো এমনটি করতে পারবো আমরা কি এত চমৎকার উত্তর আমাদের স্ত্রীদের কাছ থেকে পাবো সাইদানা ইব্রাহিম আলাইসাল্লামের তিনি যখন বললেন যে আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছে তিনি একটি কথা বললেন ইদান লা তাহলে আমাদের কোনো ভয় নেই ইমানের কত পাওয়ার কত মজবুত ছিল তাদের ইমান কত চমৎকার ছিল তার স্টেটমেন্ট যে আল্লাহ যদি আদেশ করে থাকে আল্লাহ আমাদের দেখভাল করবেন আমার ভয় নেই ছোট্ট ছেলে ইসমাইলের দিকে যদি আমরা তাকাই ইব্রাহিম আলাইসাল্লাম যখন বললেন যে বাবা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে স্যাক্রিফাইস করছি এটা আল্লাহর আদেশ কি বলো তুমি ছোট্ট ছেলে ইসমাইল বললেন ইফা আলমা তু উমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করুন আমার কোনো কথা নেই আল্লাহ যেমনটা চায় আমার চাওয়া ঠিক তেমন তাহলে বাবা হিসেবে কতটা তিনি অনুগত ছিলেন আল্লাহ তালার মা হিসেবে বা স্ত্রী হিসেবে তার ইমানের মজবুতি আমরা দেখতে পেলাম ছোট্ট সন্তান ইসমাইলের কত চমৎকার উত্তর তার মানে পুরো ফ্যামিলিটা ছিল ফ্যামিলি অফ ফেইথ আমরা যেন এরকম একটা ফ্যামিলি গঠন করতে পারি এই চেষ্টাটুকুন আমাদের করতে হবে এবং দাওয়াতি কাজ করার সবচেয়ে উর্বর জায়গা কিন্তু ফ্যামিলি পরিবারে আপনি বেশি দাওয়াতি কাজ করতে পারবেন বাইরে হয়তো আপনি বাধার সম্মুখীন হবেন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন কিন্তু পরিবারে আপনি আপনি হচ্ছেন you are the owner you are the leader you are the controller আপনার কথাই আপনার পরিবারে চলবে সো চার দেয়ালের এই আবদ্ধ জায়গায় আপনার ঘরে আপনার ড্রয়িং রুমে আপনার বেডরুমে আপনার এই ছোট্ট স্পেসটিতে কিন্তু আপনি আল্লাহ তালার সব বিধানগুলো পালন করতে পারবেন তাই পরিবার হচ্ছে দাওয়াতি কাজের সবচাইতে উর্বর জায়গা চার নাম্বার যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে আমাদেরকে কম্পিটেন্ট সাকসেসর রেখে যেতে হবে আমাদের ভালো কাজের ধারাবাহিকতার জন্য এমন উত্তরাধিকার এমন সন্তান আমাদেরকে গড়তে হবে যাতে করে আমি যে ভালো কাজ করলাম এটার ধারাবাহিকতা আমার আমার সন্তানদের মাধ্যমে অব্যাহত থাকে যেটা আমরা দেখেছি সাইদান ইব্রাহিম আলাইসাল্লাম তাওহিদের আলো বিলিয়েছেন ওনার পরেই এই কাজের ধারাবাহিকতা থমকে যায়নি বরং ওনার ছেলে ইসমাইল আলাইসাল্লাম মক্কায় সে কাজ করেছেন ছোট ছেলে ইসাক করেছেন প্যালেস্টাইনে সর্বশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক চ্যালেঞ্জ অনেক হার্ডশিপ এগুলো আসে এই দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো কিন্তু আমাদের ক্ষতির জন্য আসে না এগুলো আমাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ তালা মাঝে মাঝে আরও মজবুত করার জন্য এগুলো পাঠান সেদিন ইব্রাহিম আল ইসলামের জীবনের সংগ্রাম পরিশ্রম পদে পদে পরীক্ষার মুখোমুখি হয়েছেন সফরময় জীবন এগুলোতে কি তিনি লুজার হয়েছেন কিছু হারিয়েছেন না বরং আল্লাহ তালা বলেছেন ইন্নি জা আলুকাল ইন্নাসি ইমামা আম গানা মেক ইউ দ্য লিডার গোটা বিশ্বের তিনি নেতা হয়েছেন নবীদের পিতা হয়েছেন আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজন হয়েছেন তাই জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো আল্লাহ তালা সবসময় আমাদের ক্ষতির জন্য পাঠান না তিনি পাঠান যাতে করে আমরা তার প্রতি আরও আস্থা রাখি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন আরও বেশি মর্যাদাশীল আল্লাহ তালার কাছে আরও বেশি সম্মানিত হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো পথে আমাদের জীবনকে পরিচালিত করবার তফিক দান করুক হাদামা আইন্দি ওলা আলমা আইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল